আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কি রেজাউল করিমের ওয়াইফ হ্যাঁ বলেন আমি যে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে বলছি হ্যাঁ স্যার কি হয়েছে বলেন আপনার যে হাজব্যান্ড কিস্তি নিয়েছিল আমাদের কাছ থেকে হ্যাঁ। সেই হিসাবে উনি ষাট হাজার ষাট হাজার টাকা কিস্তি নিয়েছিল মাসে প্রতি মাসে ওনার পাঁচ হাজার টাকা দেওয়ার কথা তো আজকে এক মাস যাবৎ মানে দুই দুই মাস হয়ে গেছে উনি কোনো কিস্তি দিচ্ছে না বাড়িতে যাচ্ছি কোনো মানে কিস্তি দিচ্ছে না কোনো কিছু করছে বলছে না খালি ঘুরাইতেছে এর মানে কি স্যার আসলে আমি তো জানতাম না যে আমার স্বামী কিস্তি তুলছে বা আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে আর উনি আমাকে কোনো সময় বলেও নাই যে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে হ্যাঁ আর কিস্তি যে দিতেছে না এটাও আমি জানি না তো আমি বলি কি যে যখন কিস্তিটা আপনারা দিয়েছিলেন তখন কিন্তু আপনারা আমাকে ডাকেন নাই আমার হাজবেন্ডের কাছে দিয়েছেন তো এখন যখন কিস্তিটা দিতেছে না সেক্ষেত্রে আমাকে ফোন দেওয়ার মানে কি আপনাকে ফোন দেওয়ার মানে না আপনার হাজবেন্ড এই ফোন নাম্বারটা দিয়েছে আমাদেরকে সেজন্য এই নাম্বারে কল দিছে না তো আপনার ফোন নাম্বার আমরা কোথায় পাবো শোনেন স্যার আমি বলি কিস্তি দেওয়ার আগে যাচাই বাছাই করা উচিত ভালো করে যে যে লোকটাকে দিচ্ছেন সে আদৌ কিস্তি পরিশোধ করতে পারবে কিনা বা তার সে যদি কোনো ক্ষেত্রে মারাও যায় অন্য কেউ সেটা পরিশোধ করবে কিনা আপনারা লোক পাইছেন কিস্তি দিয়ে দিচ্ছেন তো এখন আমাকে কেন ফোন দিচ্ছেন নেক্সট টাইম ফোন দিয়েন না দেখেন উনি আপনার হাজবেন্ড ঠিক আছে আর ওই ওইখানে আপনার সাইন আছে যে জায়গার দলিলটা দিয়ে গেছে ওটা আপনার নামে ওইখানে আপনার সাইন আছে কিস্তি নেওয়ার সময় ও মা তার মানে দলিলটাও দিয়ে দিয়েছে আমি তো খেয়ালই করি নাই যে কখন কিভাবে চুরি করে দলিল দিয়েছে হ্যাঁ। আসলে স্যার আমি আমি কি আর বলবো ওকে না এত ভালো করার চেষ্টা করলাম ও কিছুতেই ভালো হইতেছে না এখন চুরি করে দলিল দিয়ে আবার কিস্তি তুলছে এখন আমি অত কিছু বুঝতে চাচ্ছি না আমাদের অফিস থেকে একটাই কথা যে আপনি কিস্তি শোধ করতে হবে এই মাসে পুরো টাকা শেষ করে আপনি আপনার জমির কাগজ ফেরত নেবেন আর নয়তো আপনার জমি আমরা আইনগতভাবে নিতে বাধ্য হব দেখেন আমি বলি কি আমাদের তো এই জায়গা জমি ছাড়া অন্য আর কোনো জমি নাই তো আপনি যদি চান আমাকে সময় দিতে তাহলে ওই দু চার ছয় মাস পরে হয়তো বা আস্তে আস্তে ঋণ পরিশোধ করে দিতে পারবো কিন্তু জায়গা দখল করলে আমরা থাকবো কোথায় ঠিক আছে সেটা কোনো কথা না কিন্তু আমাদের বিষয়টা দেখতে হবে আমরা তো চাকরি করি না এটা তো আমার আচ্ছা স্যার আমি আপনাকে বলি টাকাটা তো এই মুহূর্তে আমি জোগাড় করতে পারবো না আমি যদি বলি যে অন্যভাবে আপনার টাকাটা আমি পরিশোধ করে দেই কিভাবে সেটা যে করেই হোক ঋণ পরিশোধ করতে তো হবে তো আমি যদি ঋণটা পরিশোধ করে দিই আপনার তো কোনো এখানে আপত্তি নাই তাই না না সেটা বুঝিয়ে বলেন কিভাবে হ্যাঁ বোঝাই ঠিকই বলবো আপনি সময় করে একদিন আমার বাড়িতে আসেন আমি আপনার ঋণ পরিশোধ করে দেবো বুঝতে পারছি আর কিছু বলতে হবে না তো আপনি কি সত্যি যেটা বলতেছেন স্যার আপনি পুরুষ মানুষ আর যেহেতু এখনো আপনাকে আমি দেখি নাই আপনি কেমন বা আপনার মন মানসিকতা কতটুকু আমি মনে করি যে আপনি আমাকে দেখার পরে দ্বিতীয়বার হয়তো বা আর এই ঋণের টাকা চাবেন না আমি আপনার টাকা পরিশোধ করে দেব শুনেন আপনি কিন্তু আমাকে দেখেছেন আমি গত মাসে আপনাদের বাসায় গিয়েছিলাম আপনার কাছ থেকে কিস্তি নিতে আপনি বলছেন আপনার হাজবেন্ড বাড়িতে নাই আমি সেই আশাচ্ছে ও হ্যাঁ চিনতে পারছি তো স্যার বলি কি আপনি সময় করে একসময় আমার বাসায় আসেন আসলে মানে কিস্তি আনতে গেছি যতবার ততবারই আপনাকে দেখে আমার ভালো লাগছে কিন্তু আচ্ছা আমি বলি আপনি কি এখন অফিসে আছেন নাকি আমার বাড়ির আশেপাশে আছেন যদি আমার বাড়ির আশেপাশে থাকেন তাহলে আপনি এদিক দিয়ে আসতে পারেন হ্যাঁ আমি আপনার বাড়ির পাশে না আপনার বাড়ির গেটের সামনে আসছি ওইখান থেকে কথা বলছি ও তাহলে তো আরো ভালো সমস্যা নাই গেট খোলা আছে আপনি ভিতরে আসতে পারেন আচ্ছা তাহলে লোকজন আপনার হাজবেন্ড কোথায় উনি এখন বাড়িতে নাই আর ইদানিং মানে মাসখানেক ধরে ওর খোঁজ খবর আমি পাচ্ছি না আমি নিজের মতোই আছি আচ্ছা বাড়িতে আসলে কিভাবে আসবো আপনি তো গেটের সামনে আছেন লোকজন না কিভাবে আসবেন মানে আপনাকে তো ওই আমি দেখতে পাচ্ছি আসেন না ভিতরে আসেন হ্যাঁ ভিতরে যাব তবে এখান থেকে কিছু কথা বলে নিই হ্যাঁ বলেন লোকজন ডাকেন নাই তো আবার না না লোকজন কেন ডাকবো না বলা তো যায় না কারণ গ্রামের মেয়েরা তো এমনিতেই ডেঞ্জারাস মহিলারা কারণ দেখা গেছে আপনি আমার সাথে আমার দইরা জোর জবরদস্তি মানে না না আপনি যেটা মনে করতেছেন আমি আসলে সেরকমটা না আর সত্য একটা কথা বলতে কি স্যার আপনারা না আমার খুব ভালো লাগছে তাই নাকি হ্যাঁ আপনি কুলাবেন আমি আপনি কুলাইবেন যেমন আমি যে পরিমাণে দেখতেছেন সেরকম সে পরিমাণে আপনি মানে পারবেন আমার সাথে একবার ট্রাই করে দেখেন না আচ্ছা আপনি যদি আমার সাথে মাসে একদিন যে জায়গায় কিস্তি দেওয়ার কথা সে ওই মাসে ওই দিনটাতে আপনি যদি আমার সাথে বেড শেয়ার করেন তাহলে আপনার কিস্তি পরিশোধ করতে হবে না সেই কিস্তি পরিশোধ আমি নিজে করে দেবো স্যার আমি বলি কি আপনি ওই পরের সময়টা না নিয়ে এখনই যদি আমার রুমে আসেন আপনাকে আমি এক কাপ গরম গরম চা বানাই খাওয়াইতে পারি আচ্ছা ঠিক আছে আসতেছি আমি তবে একটু পরে আসি আমার সামনে আরেকটা কিস্তি আছে তো ওইটা নিয়ে আসবো কিস্তি পরে নেওয়া যাবে সমস্যা নাই আপনি এখনই আসেন আচ্ছা আপনি একটু ড্রেসটা চেঞ্জ করে থাকেন আবার ফাঁকি বাজি দিবেন না তো আরে না আমার দরকার তো টাকার দরকার ছিল না আপনাকে দরকার এখন বুঝতে পারছি তাহলে একটা কথা বলি হ্যাঁ বলেন আমার স্বামী যে ইন্টার্ন আপনি কিন্তু নেক্সট টাইম আর এটা চাইতে পারবেন না নেক্সট টাইম চাইবো না আমি বললাম তো যে আপনার যে মাসে কিস্তি দেওয়ার কথা অতটা মাসে আপনি আমার সাথে একদিন করে থাকবেন তাহলে ওই মাসের যে একদিন থাকবেন ওই বিলটা আমি দিয়ে দেব ঠিক আছে আমি আপনার কথায় রাজি ঠিক আছে আপনার হাজবেন্ড তো ষাট হাজার টাকা নিয়েছিল এর মধ্যে মাত্র দুই মাসে দশ হাজার টাকা দেওয়া হয়েছে এখন বর্তমানে পঞ্চাশ হাজার টাকা পাওনা আছে তো পঞ্চাশ হাজার টাকার আমি দিয়ে দেবো তবে দশ মাসে দশটা দিন আপনি আমাকে সময় দেবেন দশ দিন কেন আপনি বললে সারা জীবনই আপনার সাথে থাকবো সত্যি মানে আপনি যদি আমার হাজবেন্ড হতেন না আমি যে কতটা লাখি থাকতাম সেটা এখন বুঝতে পারছি ওর মতো একটা গাধাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে ওকে উনি কি আপনার মন গড়তে পারে না ও কোনো দিক দিয়ে পারফেক্ট না না নিজেকে সুখ দিতে পারে না খাবার দিতে পারে না পোশাক দিতে পারে না ভালোবাসতে পারে ও একটা পুরুষই না কয় ভাই দেখেন এগুলা কথা নাই বললি আমি যেটা বলতেছি আপনি আরে ভাই বলেন তাড়াতাড়ি পারেন চলে আসেন না বলেন না দেখি না ওনার থেকে আমারটা কি একটু বড় না কম না না এটা এখন বলা সম্ভব না একটু বলেন না প্লিজ শুধু এতটুকু বলতে পারবো যখন আপনাকে আমি দেখবো সেক্ষেত্রে বলতে পারবো যে কে বেশি পারদর্শী আর কে পারদর্শী না এর বাইরে আমি কিছু বলতে পারবো না তাই নাকি হ্যাঁ আপনি কি অনেক ইয়ে বেশি না আচ্ছা কথাই তো বুঝতে পারছেন তাই না এখন তো হ্যাঁ। কাজে দেখানো লাগবে তা নাহলে তো বুঝতে পারবেন না আচ্ছা ড্রেস টাস মানে চেঞ্জ করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে থাকবেন ঠিক আছে ঠিক আছে আপনি যখন সময় পাবেন তখনই আসবেন সাথে কিছু হবে সাথে কিছু হবে মানে এই যে ড্রিঙ্কস এগুলো আর কি যদি কিছু হয় আপনার যদি প্রয়োজন হয় আপনি নিয়ে আসবেন আমার কোনো দ্বিধাবোধ নাই আপনার জন্য সব হবে আচ্ছা, আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই আমি দশ মিনিট লাগবে ওই আগামী সামনের বাড়ির কিস্তিটা নিয়ে আমি আসতেছি আপনি তৈরি থাকেন ঠিক আছে আমি রেডি ওকে চালু করে আসবেন কিন্তু আচ্ছা ঠিক আছে আশেপাশে একটু খেয়াল করে আসবেন যেন কেউ না দেখে ওকে ওকে সমস্যা নাই থ্যাংক ইউ